আমাদের সমাজে অনেক মেয়েরা আছে নামাজ পড়ার কারণে স্বামীরা নির্যাতন করে ঠিক কিনা বলুন মেয়েরা রোজা রাখার কারণে স্বামীরা নির্যাতন করে মেয়েরা পর্দা করে চলার কারণে স্বামীরা নির্যাতন করে সত্য কথা বলে দেওয়ার কারণে স্বামীরা স্ত্রীর উপর নির্যাতন করে স্বামী মিথ্যা কথা বলে স্ত্রী তখন বলে দেয় তুমি মিথ্যা বলছো সত্য কথা বলো তখন স্বামী ওই স্ত্রীকে নির্যাতন করে বা বের করে আসে কিনা আমাদের সমাজ আসে নাই স্ত্রী পর্দা করে এই জন্য স্ত্রীর উপর স্বামী নির্যাতন করে আজকে আমার পর্দা নসী মায়েরা ঘরের মধ্যে পর্দা নিয়ে থাকতে চাই কিন্তু শ্বশুর শাশুড়ি করে আমার মেয়ের জামাই এসেছে আমার মেয়ের জামাইকে গিয়ে সালাম করো তাকে গিয়ে নষ্ট দাও তার সেবা করো বললেন না মাসিয়ার যে চাকরানিরা ছিল একজন চাকরানি মা সেটা যিনি আসিয়ার চুল আসলাতেন কি আসলাতেন চুল আসলাতেন সে ইমানে বৈবন রাজপ্রসাদের ভিতরে ফেরাউনের রাজপ্রসাদে ফেরাউনের স্ত্রী মাসিয়া ইমান গ্রহণ করে ফেলেছেন মাসিয়া জানে ফেরাউন যদি জানতে পারে সাথে সাথে তাকে হত্যা করবে হজরতে জেনে শুনে বুঝে ফেরাউনকে তিনি স্বামী হিসাবে কত বড় অত্যাচারী সেটা জানতেন ঠিক কিনা বলো কিছু জেনে শুনে তিনি রাজপ্রসাদের নাম কামড়ার ভিতরে একা কিভাবে বাদত করতেন নামাজ পড়তেন আল্লাহকে ডাকতেন জিকির করতেন আবাদতের মধ্যে রাত কাটিয়ে দিতেন আর আস্থা ছিল আল্লাহর উপর ফেরাউনের অত্যাচার কি ভয় পায়নি ফেরাউন জানলে তাকে হত্যা করবে সেটা সে জানত আমাদের সমাজে অনেক মেয়েরা আছে নামাজ পড়ার কারণে স্বামীরা নির্যাতন করে ঠিক কিনা বলুন মেয়েরা রোজা রাখার কারণে স্বামীরা নির্যাতন করে মেয়েরা পর্দা করে চলার কারণে স্বামীরা নির্যাতন করে সত্য কথা বলে দেওয়ার কারণে স্বামীরা স্ত্রীর উপর নির্যাতন করে স্বামী মিথ্যা কথা বলে স্ত্রী তখন বলে রে তুমি মিথ্যা বলছো সত্য কথা বলো তখন স্বামী ওই স্ত্রীকে নির্যাতন করে বের করে আসে কিনা আমাদের সমাজ আসে নাই স্ত্রী পর্দা করে এই জন্য স্ত্রীর উপর স্বামী নির্যাতন করে আজকে আমার পর্দা নসী মায়েরা ঘরের মধ্যে পর্দা নিয়ে থাকতে চাই কিন্তু শ্বশুর শ্বশুরি বলে আমার মেয়ের জামাই এসেছে আমার মেয়ের জামাইকে গিয়ে সালাম করো তাকে গিয়ে নষ্ট দাও তার সেবা করো নজবিল্লা বলে না আপনার ছেলের বউকে পাঠাচ্ছেন আপনার মেয়ের জামাইয়ের খেদমত করার জন্য কত বড় আপনার মেয়ের জামাইয়ের খেদমত আপনার মেয়ে করবে আপনার ছেলের মর্যাদা করবে ঠিক কিনা বলুন আজকে আমরা ফ্যামিলির ভিতরে বউকে মারধর করছি দিনের কোনো জ্ঞান নেই কে কাজ সেবা করবে সেটা জানে না অনেকে মেয়ের জামাই এসেছে এবার জামাই চেহারাটা কালো করে বসে আছে কারণ তার সামনে শালি আসে নাই নওয়াজবিল্লা বলে শালি আমাকে সালাম দিতে আসে নাই শালির সাথে কি দেখা দেয় কি যাই আছে চাঁদেরকে বিবাহ করা যায় বিবাহ বিবাহ তাদের সাথে দেখা দেয়া এটা হারাম লঙ্ঘন ঠিক কিনা বলুন এই সমস্ত জালিমদের বিচার হবে কেমতের ময়দানে আমার নবীর সামনে বলুন আমরা দেখেছি এই সাতটার মধ্যে একজন স্বামী তার স্ত্রীর মাথা কেটে এক পায়ে ছড়ি আর এক হাতে তার স্ত্রীর মাথা নিয়ে রোরে রোদ মাস করছে রাতের বেলায় মদ খেয়ে এসে স্ত্রীকে মারধর করলো যেই মেয়ে নিজের মায়ের আদর বাবার ভালোবাসা সব কিছু ছেড়ে দিয়ে তোমার ঘরে বউ এসেছে একটু মাত্র আশা নিয়ে এসেছে তোমার ভালোবাসা পাবে তোমার স্নেহ পাবে তুমি সে পছন্দ করে তুমি তাকে বিয়ে করে নিয়ে এসলে বউ বানিয়ে তুমি তাকে বউ বানিয়ে ঘরে উঠালে তার সাথে দাদির মতো আচরণ করছো দাসীর মতো আচরণ করছো যাকে তুমি মানতেছো সেই তোমার বিবাহিতা স্ত্রী সেই তোমার সন্তানের মা আজকে স্ত্রী কামরা নির্যাতন করতে আছে নাই হোটেলের মধ্যে মজার মজার খায় আর স্ত্রীর জন্য ওই পথ থেকে কিছু আপনার পচা মাস নিয়ে স্ত্রীর কাছে যায় আসে না নাই হোটেল হোটেলে থাকে মদপান করে স্ত্রীর হক আদায় করবে তোমাদের বিচার হবে তোমাদের বিচার হবে তোমাদের বিচার হবে বারবার বন্ধুর আমার মা আসিয়া ফেরাউনের অত্যাচারের প্রসাদের ভিতরে বসে বসে নীরবে বাদত করতেন হজরত আসিয়া আলাইহিস সালামের যে চুল আসরাতেন মাসাটা সে কি গ্রহণ করেছেন দিন গ্রহণ করেছেন তাওহীদকে গ্রহণ করেছেন মমিন হয়ে মেলা হয়ে গিয়েছে যিনি মা আসিয়ার চুল আসরাতেন ওই মা তার হাত থেকে একদিন চিরুনিটা পড়ে গেল চিরনিটা পরে যাওয়ার পরে যখন চিরনি নিতে গেল তখন ওই মহাশাতা বিসমিল্লা করে চিরনিটা নিল কি বলল বিসমিল্লা বললো কি বলল চিরনি নেওয়ার বিসমিল্লা বলেছে হাত থেকে গ্লাস পরে গিয়েছে নেওয়ার সময় বিসমিল্লা আপনি কোনো কাজ শুরু করছেন বিসমিল্লা করে শুরু করবেন প্রতিটি কাজ বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে আমার নবী যে হাদিসের মধ্যে বলে দিয়েছেন যখন কোনো একটা কাজ করে ওই কাজের শুরুতে যদি বিসমিল্লা না পড়ে ওই কাজটা অসম্পূর্ণই থেকে যাবে শুধুমাত্র বিসমিল্লা না বলার কারণে আল্লাপাক আমাদের সকল কাজে বিসমিল্লা পড়ার তো অভিজ্ঞান করে সবল আমি ও সময় কি বলেছিলেন কি বলেছিলেন বিসমিল্লা সকলের মনে থাকবে তো ইনশাল্লাহ আপনি গাড়িতে উঠছেন বিসমিল্লা নৌকাতে আপনি কোন কাজ শুরু করছেন বিসমিল্লা আপনি ঘুম থেকে উঠছেন বিসমিল্লা আপনি ঘুমাতে যাচ্ছেন বিসমিল্লা খাইতে যাচ্ছেন বিসমিল্লা পান করতে যাচ্ছেন বিসমিল্লা কাজটা সবার করে আলহামদুলিল্লাহ কাজের মধ্যে বরকত দেবে কে আপনি যা আশা করেননি তার চেয়ে আরো বেশি দান করবেন আমার আল্লাহ এই বিসমিল্লা নামের মধ্যে এত পাওয়া এত আকর্ষণ অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে বিসমিল্লা বিসমিল্লা দিয়ে একজন মানুষ পরিপূর্ণ আস্থা নিয়ে সেই নিয়োগ করেছে আমি বিসমিল্লা পরে এই সাগরে নৌকাজার আমি পার হয়ে যাব সে বিসমিল্লা পরে পার আছে সে না ডুবে পার হয়ে গেছে চিৎকার দিয়ে আমাদের সে বিশ্বাস নাই আমাদের বিসমিল্লাও কাজ করছে না ঠিক কিনা বলুন বিশ্বাস নিয়ে প্রতিটি কাজ দিয়ে শুরু শয়তান সেখানে দিতে পারবে না আপনার কোন শত্রু আপনার কাজে বাধা দিতে পারবে না এটা সাসপেন্ড করবে কে আল্লাহ এটা ফেরাউনের কানে চলে গেল আপনি রাজপ্রসাদে কাদেরকে পালন করছেন মা সাথে সেই চিরনিরাবার সময়ে কি করল বিসমিল্লা করলো তখন ফেরাও দৌড়ে আসলো আমার দরবারে থেকে আমার দরবারে গিয়ে তুমি আমার নাম নিয়ে আবার কার নামে তুমি চিরণি নিয়েছ তখন বলল মূসা ওয়া হারুন আমি মূসা এবং হারুন আলাইহিস সালামের রবের উপর ঈমান এনেছি তাদের ধর্ম মতে আমি বিসমিল্লাহ পড়ে নিয়েছি নিয়ে গেল আসিয়া তোমার সেই তো মৌসার পরিমাণ এনেছে তুমি কি বলো মাসিয়া চুপচাপ কিছু বলে না আর বুঝতে বাকি রইল না মৌসার কবর উপর আমার স্ত্রী ওই মানে তখন ফিরাউন দাম্বিক স্বরে বলল আমার স্ত্রী হয়ে তুমিও চেষ্টা করেছেন দিয়েছেন বলেছেন তাকে স্বর্ণ সাথীর লোভ দিয়েছেন টাকা পয়সার লোভ দিয়েছেন গাড়ি বাড়ির লোক দিয়েছেন তোমাকে বিএমডাব্লিউ গাড়ি দিব তোমাকে বিমান দিব তোমাকে রাজত্ব দিব তুমি মৌসার কবর ইমান থেকে তুমি সরে আসব আম্মা জানকে ঘরের মধ্যে ডাকালেন শাশুড়িকে বলেন আপনার মেয়েকে বোঝান সেই জন্য তার ধর্ম ত্যাগ করে মা আসিয়া বলল আমার চান যেতে পারে আমি আমার প্রভুর ইমান থেকে চল করে ইমান সরতে পারবো না আমার স্ত্রী হয়ে সে মশার কবর পরিমাণ আনে তাকে তোমরা হাত পাও বাঁধো তাকে টেনে টেনে তোমরা গরম উত্তপ্ত মরুভূমিতে নিয়ে যাও হাতের মধ্যে ফেরেক মারে দুই হাত মরুভূমিতে দুই হাতের মধ্যে ফেরেক মেরেছে পায়ের মধ্যে ফেরেক মেরেছে সারাদিন কোনো পানি দেয় নাই খাবার দেয় না একদিন পার হয়ে যায় আর মা আসিয়া শুয়ে শুয়ে আমার আল্লাহকে ডাকে লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ অবস্থায় মাসি আল্লাহ দরবারে একটা দোয়া করেছেন একটা প্রার্থনা করেছেন আমার আল্লাহর কাছে ওই দোয়াটা বেশি পছন্দ হয়েছে আমার আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 11 নম্বর আয়াত বানিয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করেন আল্লাহ পাক কি বলেন وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين মাসি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ গো, তোমার জন্য আমি আজকে আমার স্বামী ফিরাউনের নির্যাতনের শিকার হয়েছি আমি দরবারে বড় হয়েছে আমার বাবা একজন বাদশা ছিলেন একটা অঞ্চলের সারা জীবন রাজপ্রসাদে শান্তিতে ছিলাম আমার মতো সুখী পৃথিবীতে কেউ ছিল না আমার যে সুন্দর মেয়ে পৃথিবীতে কেউ ছিল না আমার চেয়ে এত বেশি ভদ্র মেয়ে পৃথিবীতে কেউ ছিল না আজকে আমি তোমার কারণে আল্লাহ গো আজকে গর্বনীতে আমার হাতের মধ্যে ফেরেক মেরেছে আমার পায়ের মধ্যে ফেরেক মেরেছে উত্তপ্ত মরুভূমিতে আমি শুয়ে আছি শরীরের উপর বড় বড় দিল এভাবে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় মা আসিয়া বাবে পড়ে রইল শুধু আল্লাহকে রাখছে আল্লাহকে ফরিয়াদ করছে কোরআনের আয়াতে আল্লাহ পাক ওইটা আয়াত বানিয়ে আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ আমি যে রাষ্ট্রপ্রসাদে ছিলাম মোসার মুখ থেকে শুনেছি আপনি হলেন সমস্ত বিশ্ব জাহান সমস্ত জগতের মালিক আল্লাহ রব্বিল আপনার চেয়ে বড় কোনো বাদশা রাজা নাই আপনি আমার জন্য রাজপ্রসাদের চেয়েও আরো সুন্দর রাজপ্রসাদ আরো সুন্দর বাড়ি জান্নাতের ভিতর আমার জন্য তৈরি করেন বাইরে মুক্তি দেন এভাবে মাসিয়াকে অত্যাচার করল অত্যাচার যতই করে মাসিয়ার মুখ থেকে শুধু হাসি দেখে বলে দেখো আসিয়া তো পাগল হয়ে গেছে এত অত্যাচারের ভিতরে সেই কান্না না করে হাসতেছে কেন নিশ্চয় পাগল হয়ে গেছে মা আসিয়া বলে আমি পাগল হই নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করেছিলাম আল্লাহ গো ফিরাউনের রাজপ্রাসাদের চেয়ে সুন্দর বাড়ি জান্নাতে আমার জন্য নির্মাণ করবে আল্লাহ পাক ওই বাড়িটা আমার চোখের সামনে এনে দিয়েছেন আর ওই সুন্দরের বাড়ি দেখে আমি হাসতেছিলাম ভাইরা আমার বন্ধুরা আমার মা আসিয়াম ওই বাড়ির দিকে তাকিয়ে হাসতেছে আল্লাহ গো এত সুন্দর বাড়ি দুনিয়া তাকে আমাকে দেখায় দিলাম এই বাড়িতে তো ফেরাউনের রাজপ্রসাদ দিচ্ছে হাজার গুণে সুন্দর কারণ জান্নাতের বাগানের সাথে পৃথিবীর কোনো বাড়ির তুলনা হবে না পৃথিবীর কোন সুন্দরের তুলনা হবে না আমার নবী হাদিসে বলে দিয়েছেন জান্নাতের সৌন্দর্যের কোনো তুলনা নেই এমন সৌন্দর্য আল্লাহ জান্নাতকে সাজিয়েছেন তার কোন উদাহরণ পৃথিবীতে হবে না তার কোনো মেশাল হবে না নজির হবে না বাইরে আমার বন্ধুরা আমার তখন ফিরাউন রাগের সুরে বলল তার উপর থেকে পাথর মেরে ওকে মেরে ফেলো ওকে মেরে ফেলো তখন তারা যখন উপর থেকে পাথর ছুড়ে মারল মাসিয়াকে হত্যা করার জন্য কিতাবের ভিতরে লেখে আমার পাশে হুজুর আছেন কিতাবের মধ্যে লেখেন ওই পাথর মাসিয়ার গায়ে আসার আগে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মা আসিয়ার প্রাণটাকে জিব্রাইল এবং আজরাইলের মাধ্যমে রুহটাকে বের করেন শান্তিতে নিরাপদে হাসতে হাসতে তিনি জান্নাতে চলে যান ওই পাথর আসার আগে আগে মা আসিয়া তার দোয়া কবুল হয়ে সেই ফেরাউনের অত্যাচার থেকে বেঁচে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আমার বন্ধুরা আমার আজকে আমরা মা আসিয়ার গল্প শুনেছি আজকে আমরা মা মরিয়ামের গল্প শুনেছি আজকে তাদেরকে দেখি নাই আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ভিতরে যখন মেয়েরা ভেজা পরে যখন স্কুলে যাচ্ছে কিছু গেরুয়া পরিহিতা যুবকেরা শ্রীল যুবকেরা মেয়েদেরকে পর্দা করে স্কুলে যেতে বাধা দিচ্ছে তখন আমার বোন মুস্কান দিয়ে জয় শ্রীরামের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ঠিক কিনা বলুন আমার বন্ধুরা আমার আজকে যারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহ রব্বুল আলমিন তাদের ভিতরে এমন শক্তি দান করেন আল্লাহ তাদের মধ্যে একাকার হয়ে যান খুদাই শক্তি তাদের মধ্যে একাকার হয়ে যান এই জন্য মাইদেরকে বলি যদি আসিয়ার মতো হতে চাও তাহলে হজরত আসিয়া আলাইহিস সালাম সুন্নি ইবতিদায়ী মাদ্রাসাকে ভালোবাসুন আপনার ছেলেকে মাদ্রাসার পড়ান কোরআন পড়ান মেয়েকে পর্দা শেখাতে বলুন মেয়েদেরকে পর্দার শিক্ষা দেন কোরআনের শিক্ষা দেন মাদ্রাসার সাথে সুসম্পর্ক কায়ম করেন সন্তানকে কোরআনের শিক্ষা দেন ইনশাআল্লাহ এই নামে বরকতে আল্লাহ আপনার মেয়েকে মাসিয়া বানায় দেবে আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি যে সমস্ত মায়েরা জীব কামড় দিয়ে স্বামী রক্তচার সে আজকে দিন পালন করছেন পর্দা পালন করছেন তাহাজ পড়তেছেন কোরআন তালাবাদ করতেছেন যে সমস্ত মেয়েরা আপনার পাশে সমস্ত মেয়েরা রং রং করে প্যাকেজ করে প্রতিদিন দুই দিন পর পর বিউটি পার্লারে সেজে নাচ গান করে কিন্তু আপনি মাসিয়ার মতো ধৈর্যশীল হয়ে নামাজ পড়ছেন কোরআন পড়ছেন পর্দা করছেন হয়তো আপনাকে কেউ চেনেন আপনার নাম কেউ জানে না কিন্তু আপনার জন্য আল্লাহ পাক আসিয়ার মতো জান্নাতে বাড়ি বানিয়ে রেখেছে সালাম হিম্মত পেহে তোমারি সালাম হিম্মত পেহে তোমারি নিজাম বাতিল লরজ উঠা है सलाम जुरअत पे है तुम्हारी बुराइया से दाग करना बुराइया जेर दाम करना ईमा की हलावत जिंदा है ईमा की हलावत है वो दीन से मोहब्बत जिंदा है वो दीन से मोहब्बत जिंदा है ये अहल जहां अब जहां भी मुस्लिम की शुजाअत जिंदा है আজকে মাসিয়া নেই মাসিয়ার মতো লক্ষ মা লক্ষ মা আমার ঘরে ঘরে লুকিয়ে আছে যারা সমস্ত নির্যাতনের মধ্য দিয়ে তারা দিন পালন করছেন ধর্ম পালন করছেন রোজা রাখছেন এই মেয়েরাজের মাসে রোজা রাখছেন নীরবে নীরবে কাউকে বলে না সে রোজা রাখছে ঠিক কিনা বলে পর্দা করে সে সামনে যাই না নিজের লজ্জাস্থানকে হেফাজত করছেন নিজের সুন্দর থেকে স্বামীর জন্য ডেকে রাখছেন আর সমস্ত বাবা মাতা উদার করে স্বামীকে উপহার দেয় চিৎকার দিয়ে বলছে মহারাজ আজকে ছোট ছোট ফ্যামিলিতে হতে পারে সেই রিক্সাওয়ালা দিন মজুর পরিশ্রম একজন শ্রমিক তারপরে এই দিনের কারণে দিনের আলো জ্বালার কারণে ওই ফ্যামিলিতে আল্লাহ যে শান্তি দান করেছেন একজন রিক্সাওয়ালা আসার সময় স্ত্রীর জন্য ভালো ভালো খাবার নিয়ে সারা রাত সেই স্ত্রীর ভালোবাসা পায় ঠিক কিনা বলুন করেছেন আমরা স্ত্রীকে সেই ভালোবাসি না বলে সেই ভালোবাসা আমরা পাই না আমাদের সকলকে স্ত্রীকে মহাপত করার তফি দান করুন আমাদের মা বোনদেরকে মেয়েদেরকে পর্দা হিসাবে পর্দা নসীন করে চলবার তফি দান করুন আল্লাহ তো বিশ্বের ভিতরে প্রতিষ্ঠা করে দিন সারা পৃথিবীর ভিতরে হিজাব আন্দোলন চলছে আল্লাহ তুমি আমার বোন মুস্কানের উসিলায় সারা পৃথিবীতে পর্দার সেই আন্দোলনকে বিজয় দান করুন সবাই বলে আমিন আমার পাশে দুই মনীষী মহামনীষীর হায়াতেই মনীষীর করুন এবং আমার সামনে বসা আছেন আল্লাহ সকলের ছেলেকে মেয়েকে দিনদার বানিয়ে দিন পরাজগার বানিয়ে দিন নামাজ বানিয়ে দিন প্রত্যেকে বানিয়ে দিন আলমান আমাকে মহাব্বত বানিয়ে দিন সর্বদা আমিন